রসুল আরশ আজিমের মধ্যে না থেকে যে রসুল জমিনের মধ্যে শুয়ে রইল একমাত্র উন্মতের কারণে যে কৌশ পাক তোমাদের জন্য দিনকে পুনর্জীবিত করলো যে কৌশ পাক কৌশ আজমাইজ তোমাদের অন্তরের মধ্যে আল্লাহর জিকিরকে সৃষ্টি করলো আল্লাহর মোহাব্বতকে বাড়িয়ে দিল যে সমস্ত ওলেমায় কালাম কোরআন সুন্নার মাধ্যমে তোমাদের ইমানের স্পিড বাড়িয়ে দিল তাদেরকে বাদ দিয়ে যদি আমি আল্লাহকে একবার নয় দুইবার নয় একশতবার নয় এক কোটিবার যদি আল্লাহ আল্লাহ আল্লাহ বলে তুমি যদি তোমার হল্লাটা পাঠিয়ে পেলো তুমি এক এক নম্বর হবে মোনাফেক কারণ যার মাধ্যমে আমি আল্লাহকে জানলা সেই সেই নবীকে বাদ দিয়ে গোসে পাককে বাদ দিয়ে ফাতেহে ইয়াজদহমকে বাদ দিয়ে আমি আল্লাহকে যদি কোটিবার ডাকো তুমি কখনো ইমানদার হতে পারবে না তুমি হবে মুনাফেক আল্লাহ পাক রব্বুল আলমিন আজকের এই মাহফিল থেকে আমাদের ইমান আমল আকিদাকে হেফাজত করে আমাদের আমল নামগুলো নিয়ে বাড়িতে গিয়ে আমাদের পরিবারের কাছে সমাজের কাছে এই কোরআন সুন্নার মেসেজ পাঠিয়ে দিয়ে এই আমল নিয়ে নিয়ে কবরে যেয়ে কবর অন্ধকার কবরকে এই সমস্ত আলোচনার মাধ্যমে মুহাব্বতের মাধ্যমে অন্ধকার কবরকে আলোকিত করার জন্য তহফিক দান করুক সবাই তিনবার বলুন আমিন আমিন আমিন আমার আলোচনার সার সংক্ষেপ আমি সুরা নেশার উনসত্তর নং আয়াতে কারিমা দিয়ে শুরু করেছিলাম যেখানে আল্লাহ বলেন অমাইনুতি আল্লাহ রসুল فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين সোবান এসে কান্না করছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে দেখছি কবরের মধ্যে আপনাকে দেখবো না এই অভয় নিয়ে আমি কান্না করছি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের আয়াতে কারিমা পাঠিয়ে দিলেন হে সোবান কান্না করতে হবে না যদি রসুলের মোহাব্বত থাকে যদি রসুল্লাহর মোহাব্বত তোমার অন্তরের মধ্যে থাকে তুমি দুনিয়ার মধ্যে যেভাবে রসুলের চেহারা মুবারক দেখছো কবরের মধ্যে রসুল্লাহ সেভাবে চেহারা মুবারক দেখতে পাবে জান্নাতে তুমি রসুল্লাহর সাথে থাকবে এইভাবে আমি প্রায় তিরিশটার উপর কোরআন শরীফের আয়াত এবং দশটা প্রশ্ন উত্তরের আলোকে মিলাদন্নবী আলোচনা করলাম আর রিপিট করছি না আল্লাহ পাক রব্বুল আলমী ইমান নিয়ে আমাদেরকে বাড়িতে গিয়ে সেই আমলগুলো সমাজের মধ্যে পৌঁছিয়ে দিয়ে সেগুলোর বরকত নিয়ে কবরে যাওয়ার জন্য তফিক দান করুন সকলে বলুন